নতুন জামা কিনলে নাকি শেরু ভাই ও নতুন কিনছি কেমন মানাইছে দেখো খুব মানাইছে কত করলো দাম নিছে মাত্র পাঁচশো টাকা তাইলে তো খুব সস্তায় হয়েছে ও তাও কইতে পারো আসি পরে দেখা হবে না ভাই বেটা তো জামাটা শুনে না ভাই আমার এখন আমি আপনার জামা তোর ভ্যান থেকে আমার জামা ছিল বড় বড় কথা ভাই একটু একটু সিলাই করে শেষ ভাই কোথায় করার দরকার আছে বাজাতে একটা জামা কিনে নিলি তো জানা বারণ

কিরে ভাই আপনার জামাটা ছিঁড়ে গেছে ও পুরান জামা তো কি বলেন ভাই জামা পুরান হয়েছে বলে ছিঁড়ে যাইব আর কইন না বসে না থাক এখন আর বহুম না বাসায় গিয়ে জামাটা চেঞ্জ করে আসি চা খাবেন না না না থাক পরে এসে বহুম বাড়ি যাই সুরজ সুরজ বাড়িতে আছো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও ও সেলু তুমি হ্যাঁ চাচা চাচা সুরুজ কই সুরুজ বাড়িতে নাই সুরুজ তো বাড়িতে নেই কালকে আমার সাথে ঝগড়া করে ওই যে গেছে আর বাড়িতে ফিরে নাই একই রকম কাণ্ড তোমার পোলার পরের জামা নিয়ে আটকে রাখছে দুই তিন দিন ধরে আমি এক জায়গায় যাবো আমার এদিকে আমার রিক্সায় জামাটাও ছিঁড়ে গেছে ধার কি শুধু সুরুজ একলাই নাই তুমিও তো সুরুজের জুতা ছাতা নিয়ে যাও আর আজ গাইছো বাড়িতে খুঁটা দিতে আজ আসুক সুরুজ আমি উদেই খেলমু আইছে আরে সুরজ ভাই তুমি কেমন আছো ভালো আছি সুরজ ভাই তা তোমার বাগনার বিয়া কেমন হলো বাগনার বিয়া ভালো হয়েছে খুব ভালো হয়েছে সবই আপনার এই জামার তা তোমার সাথে তো আমার দুইটা কথা ছিল আমার একটু দরকার ছিল আচ্ছা কালকে কালকে কথা কম কালকে করে না করে দরকার Cali.